সঙ্গে দেশের সংযোগ সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমিরাত সংবাদের স্টুডিও থেকে আমি আছি আপনাদের সাথে ইশতিয়াক আসিফ আমিরাত সংবাদ সবসময় প্রবাসীদের সুখ দুঃখ এবং সফলতার গল্পগুলো তুলে ধরে আমিরাত সংবাদের মাধ্যমে আমরা আমিরাত দেশ এবং দেশের বাইরের বিভিন্ন খবরাখবরগুলো আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি তার এই ধারাবাহিকতায় আজকেও আমরা আপনাদের সামনে হাজির হয়েছি এখন দেখবেন খবরের বিস্তারিত বৈধ পথে ইউরোপে গিয়ে মানসম্মত জীবন গড়ার বিশ্বস্ত মাধ্যম Skygoal synergy immigration service LLC আগ্রহী হলে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করুন বাংলাদেশ থেকে আমিরাতগামী ফ্লাইটগুলোর মাধ্যমে আমিরাতগামী যাত্রীদের বাংলাদেশ থেকে আনার সময় অন্যান্য শর্তের মধ্যে একটি শর্ত হচ্ছে আবুধাবি বা অন্যান্য অঞ্চল অর্থাৎ দুবাই ছাড়া যে কোনো অঞ্চলের ভিসা হলে আইসি অ্যাপ্রুভেল নিতে হবে এবং শুধুমাত্র দুবাই অঞ্চলের ভিসা হলে জিডিআরএফএ এর অনুমোদন নিতে হবে উল্লেখ্য যে অবশ্যই ভিসার মেয়াদ থাকতে হবে ডাব্লিউএইচও অনুমোদিত কোভিড উনিশের ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ গ্রহণ করেছেন তার সার্টিফিকেট থাকতে হবে তবে এক্ষেত্রে দুবাই সরকারের ঘোষণা অনুযায়ী দুবাই যাদের ভিসা রয়েছে তাদের ভিসা শেষ হলেও স্বয়ংক্রিয়ভাবেই আগামী ডিসেম্বর পর্যন্ত ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে কিন্তু আবুধাবি বা অন্যান্য অঞ্চলের ভিসাদারি অর্থাৎ দুবাই ছাড়া অন্যান্য অঞ্চলে যারা ভিসাদারি রয়েছে তাদের ব্যাপারে আমিরা সরকার থেকে এখনও কোনো শোনা না আসায় এই ব্যাপারে এখনও নিশ্চিত করা যাচ্ছে না এখানে একটি আশ্বাসের বিষয় হচ্ছে বাংলাদেশ কনসুলেটে গত কয়েকদিন পূর্বে দুবাই নিযুক্ত consul general B M Jamal Hossain Bangladesh press club UN নেতৃবৃন্দদের উপস্থিতিতে এক মত বিনিময় সভায় তিনি জানিয়েছেন দুবাই ছাড়া অন্যান্য অঞ্চলের ভিসাধারীদের ব্যাপারে কোনো ঘোষণা না আসায় বাংলাদেশ সরকার তথা বাংলাদেশ কনসুলেট এবং দূতাবাস এই ব্যাপারে আমিরের সরকারের সাথে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন দুবাইটার একটু সমস্যা নেই অন্যান্য স্টেট যেগুলো আছে আমাদের জন্য যেটা বাকি পাঁচটা পাঁচটা বাকি পাঁচটা আচ্ছা এদের সাথে আমাদের যোগাযোগ আছে সেটাই আমাদের কথাবার্তা চলছে যাতে এটা ই হয় তারাও এটার একটা এক্সামিশন দেয় বা কিছু একটা ব্যবস্থা করে ঠিক আছে আর অন্যদিকে আমাদের মাননীয় রসদ মহোদয় উনি ইতিমধ্যে কিন্তু এটার এটার বিষয়ে উনি স্টেপ নিয়েছেন উনি ফরেন ফরেন মিনিস্ট্রিতে এটার এটার বিষয়ে কথা বলেছেন যাদের এ এবং আইসিএ লিঙ্কের প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদের দেওয়া ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন সংযুক্ত আরব আমিরাত থেকে ইশতিয়াক আসিফ আমিরাত সংবাদ আপনি যদি আমাদের আমিরা সংবাদে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের আমিরা সংবাদ পেজে লাইক এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং বেল বাটন টিপে আমাদের সাথেই থাকবেন এতে করে আপনার পাশাপাশি আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন যারা রয়েছেন তারাও আমাদের দেওয়া তথ্যগুলো সম্পর্কে অবগত হবেন আমরা সংবাদের যারা দর্শক রয়েছেন তাদের সকল সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি খুদা হাফেজ